আজকে সারাদিন বাতাসে ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে আমার বোন থেকে ভিডিওটা করা ঝুরি ঝুরি বৃষ্টি মনে পড়ে যায় ছোট্টবেলার সেই স্মৃতি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে Amen.